আজকের তারিখটা মনে আছে আপনাদের ইংরেজি মাসের কত তারিখ আজকে হ্যাঁ, একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট তাই না একটি বছর আমাদের কাছ থেকে চলে যাচ্ছে এই তো আর কিছুক্ষণ চল্লিশ মিনিট পর যখন ঘড়ির কাটায় রাত বারোটা বাজবে নতুন একটি বছরের গণনা শুরু হয়ে যাবে দু সাল চলে যাচ্ছে দু সাল শুরু হবে এই একটি বছর আপনার আমার কাছ থেকে চলে গেল একটি বছর চলে যাওয়া মানে হচ্ছে আমার আপনার জীবন ঘড়ি থেকে আরো একটি বছরের সময় কমে যাওয়া একজন আরব কবি খুব চমৎকার করে বলেছেন তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন মানুষের জীবন কতিপয় গণনাকৃত শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই নয় যখনই আপনি একটি নিঃশ্বাস ছাড়েন যখনই আপনি একটি নিঃশ্বাস ত্যাগ করেন তখনই আপনার জীবন থেকে একটি অংশ চলে যায় মানুষের জীবনটা হচ্ছে আইস জমাট বাঁধা বরফের মতো বরফ যেমন প্রত্যেকটি মুহূর্তে গলে গলে ক্ষয় হয়ে যায় তেমনি আমার আপনার জীবন থেকে সময়গুলো চলে গিয়ে আমার আপনার জীবন আমার আপনার জীবন থেকেও সময়গুলো কমিয়ে দিচ্ছে অনেকের বাড়িতে কাটাওয়ালা গড়ি আছে তাই না ঠিক ঠিক করে গড়ির কাটা ঘড়ি আপনার জীবনেরও একটা ঘড়ি আছে ওই জীবন ঘড়ির কাটা ঠিক ঠিক করে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আপনার হায়াত যেমন ফুরিয়ে যাচ্ছে ঠিক তেমনি আপনি আমি যতই সময় যাচ্ছে ততই আমরা মৃত্যুর দিকে কবরের দিকে ধাবমান সম্মানিত ভাইয়েরা দু সাল আপনার জীবন থেকে চলে গেল দু সাল পৃথিবীবাসীকে কি শেখালো আপনি কি শিখলেন কি শিক্ষা কি মেসেজ পেলেন সেটা ভুলে গেলে আপনাকে চলবে না বিশেষ করে দু সালের আজকের এই শেষ দিনে আপনাদেরকে যে কথাটি আমি বলতে চাই দু সাল পৃথিবীর মানুষকে আল্লাহ তালার কুদরত ভালো করে শিখিয়েছে দু সাল পৃথিবীবাসীকে আল্লাহ তালার কুদরত যেমন দেখিয়েছে ঠিক তেমনি ভাবে দু সালে পৃথিবীর মানুষ আল্লাহ তালার রহমত দেখেছে আমি দুটো ওয়ার্ড ব্যবহার করেছি দুটো শব্দ আপনাদের সামনে বলেছি একটা হচ্ছে কুদরত আর একটা হচ্ছে রহমত পৃথিবী কোভিড নাইনটিন বা করোনা ভাইরাস নামক এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে প্রায় অচল হয়ে গিয়েছিল পৃথিবীর পরাশক্তিধর যতগুলো কান্ট্রি আছে যতগুলো দেশ আছে যাদেরকে আমরা সবচেয়ে উন্নত এবং শক্তিধর রাষ্ট্র মনে করি যেমন United State of America United Kingdom Russia Italy France যারা চিকিৎসা অর্থনীতি পরাশক্তি সব দিক দিয়ে যারা এগিয়ে এই সকল দেশগুলোকে করোনা ভাইরাস নাস্তানাবুদ করে ফেলেছে লন্ড ভন্ড করে ফেলেছে সেই দেশগুলোতে লাশের পাহাড় আমরা দেখেছি প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে যারা নিজেদেরকে অত্যন্ত শক্তিধর মনে করত আল্লাহ পাঠানো একটি অদৃশ্য শক্তির কাছে সবাই অসহায়ের মতো মাথা নত করে দিতে বাধ্য হয়েছে এজন্যই বলেছি পৃথিবীর মানুষকে পৃথিবীর মানুষ দু সালে আল্লাহ তালার কুদরত ভালোভাবে দেখেছে আল্লাহ ছাড়া আর কারো এত বেশি ক্ষমতা বা শক্তি নেই সবচাইতে বেশি শক্তি কার তিনি হচ্ছেন সর্বশক্তিমান সকল বিষয়ের উপরে তিনি একচ্ছত্র ক্ষমতাবান দু হাজার সালে করোনা ভাইরাসের কারণে মানুষ এটি আবারও দেখেছে আবার দু সাল এই দু সালে পৃথিবীর মানুষ আল্লাহ তাল্লাহ রহমত দেখেছে কিরকম ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের শুরুতেই বলেছিল এই করোনা ভাইরাসের বাংলাদেশ লন্ডভণ্ড হয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত অসচেতন নোংরা এবং অপরিচ্ছন্ন জীবন যাপন করে যার কারণে বাংলাদেশে প্রায় আট থেকে দশ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে ওরা বলেছিল আট থেকে দশ হাজার আট থেকে দশ লক্ষ কিন্তু আল্লাহ তালার কি রহমত দেখেন এখনো আমাদের দেশে দশ হাজার মানুষও মারা যায় তো আলহামদুলিল্লাহ করতে ইচ্ছা হয়ে যায় আপনি কি মনে করেন যে আমাদের চিকিৎসা আর আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কারণে এই অবস্থা হয়েছে মোটেও তা নয় কারণ USA UK Italy France Russia পৃথিবীতে যেই সকল দেশগুলোর অ্যাডমিনিস্ট্রেশন এবং চিকিৎসা সবচেয়ে উন্নত সেই দেশগুলোর মধ্যে এরাই সবার চেয়ে এগিয়ে আছে আমার দেশে তো চিকিৎসার চো নাই এরপরেও আল্লাহ তার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এর চাইতে বড় রহমত আমাদের জন্য আর কি হতে পারে আলহামদুলিল্লাহ এজন্যই বলেছি দু সালে পৃথিবীর মানুষ একসাথে দুটো জিনিস দেখেছে আল্লাহর কুদ্রত দেখেছে আল্লাহর রহমত দেখেছে ওই সকল দেশগুলোতে আমরা দেখেছি কেউ মারা গেলে পাশেও যায় না স্ত্রী মারা গিয়েছে হাজবেন্ড যায় না বোন মারা গিয়েছে ভাই কাছে যায় না আর আমার দেশের অবস্থা দেখেন আপনাদের ব্রাহ্মণ বাড়িয়া হাফেজ মৌলানা জুবাইর আহমদ আনসারি রাহিমাহুল্লাহ তিনি মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে করোনায় আক্রান্ত হয়ে যিনি মারা যাচ্ছেন দেখা যাচ্ছে তাকেই লক্ষ লক্ষ মানুষ মিলে জানাজা দিচ্ছে আল্লাহর কি রহমত একজন মানুষও করোনায় আক্রান্ত হয় নাই আলহামদুলিল্লাহ এদেরকে হেফাজত করেছেন কি আল্লাহর রহমত বুঝার চেষ্টা করে আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করে দু সাল চলে গেল কি শিখলেন আপনি দু সাল শুরু হচ্ছে কি করবেন আপনি আপনি তো থার্টি ফার্স্ট নাইটে অশ্লীলতা বেহায়পনায় গা ভাসিয়ে দিচ্ছেন নোংরামিতে ভেসে বেড়াচ্ছেন আপনার কি করা উচিত ছিল আর কি করছেন আহারে শয়তান আপনার মাথায় এমন ভাবে পেশাব করে দিল আপনার জীবন থেকে আরো একটি বছর কমে গেল আপনার উচিত ছিল চলে যাওয়া বছরগুলোর চলে যাওয়ার সময়গুলোর জন্য একটু আত্মসমালোচনা করা চলে যাওয়ার সময়গুলোর জন্য আত্মসমালোচনা না করে আপনি শয়তানের সঙ্গে লাফাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আজকে আলোচনার বিষয় হলো দু সালে আমরা কি করি আজকে আলোচনার বিষয় কি হ্যাঁ একুশ সালে আমরা কি করব এখন তো বিশ শেষ হচ্ছে এই তো আর পঁচিশ মিনিট চব্বিশ মিনিট পরেই একুশ সাল শুরু হচ্ছে একুশ সালে কি করবেন আপনি কি করা উচিত আপনার আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশা